নন্দীগ্রাম এক পূর্ব ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ভিকুটিয়া এক নম্বর অঞ্চলে আবাস যোজনার দুর্নীতি দুই হাজার বাইশ এবং দুই হাজার তেইশ অর্থবর্ষে টেন্ডার প্রসেসের দুর্নীতি এবং অঞ্চলের আন্ডারে নাসা খাল ফিসারির ডাকের আর্থিক তচরূপ ও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে স্মারকলিপি জমা দেওয়া হল ট্যান্ডিগ্রাম নিউজ দ্বিতীয়ত প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনায় উপযুক্ত সার্ভের মাধ্যমে যারা প্রকৃত মাটির বাড়ি পাওয়ার উপযুক্ত অর্থাৎ গরিব মানুষ তারা যাতে পায় তার দাবি রেখে তিন নম্বর বিগত দিনে এই ভিকুটিয়া অঞ্চলের পক্ষ থেকে যে নাসা খাল ফিশারি এগুলো ডাক দেওয়া অথবা লিজ দেওয়া হয়েছিল তার প্রাপ্য অর্থ এই বেকুটিয়া অঞ্চলের ফান্ডে জমা পড়েছে নাকি এবং সেই জমা কিছু অর্থ অঞ্চলের উন্নয়ন খাতে যাতে সঠিকভাবে ব্যবহার করা হয় তিন চার নম্বর যেটা বেকুটা অঞ্চলে একটা অ্যাম্বুলেন্স ছিল সেই অ্যাম্বুলেন্সটি জনগণের স্বার্থে ব্যবহৃত না হয়ে পাবলিক স্বার্থে ব্যবহৃত না হয়ে ব্যক্তিগত কোনো এক ব্যক্তিকে দেওয়া হয়েছে তার স্বার্থে ব্যবহার করছে এটা যেতে যাতে না হয় এই বিষয়গুলো দাবি দেওয়া নিয়ে আমরা এই ভেকুটিয়া অঞ্চলের যিনি ইনচার্জ আছে তার কাছে এসেছিলাম এই দাবিগুলো আমরা তুলে ধরেছি উনি আমাদের কাছে কথা দিয়েছে যে এগুলো আমরা উপযুক্ত তদন্তের ভিত্তিতে বা আলোচনার ভিত্তিতে পরামর্শের ভিত্তিতে আগামী দিনে এই সমস্যাগুলো যাতে মেটানো যায় তার চেষ্টা করব এবং আমরা এখানকার যে নির্মাণ সহায়ক ওনার কাছে দাবি রেখেছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে টেন্ডারটা যেন পঞ্চায়েত আইন মেনে সঠিকভাবে যে জায়গায় পাবলিকের দাবি যে স্কিমগুলো রূপায়িত স্ট্রিট লাইট হতে পারে সোলার সাবমার্সিবল হতে পারে ক্যাটভার্ড হতে পারে সেগুলোর জন্য সেই দাগে সঠিক জায়গায় রূপায়িত হয় এই বিষয়গুলো আপনি দেখবেন আমরা অধিবাসী এই অঞ্চলের অধিবাসী হিসেবে এই দাবি রেখেছি উনি কথা দিয়েছে যে আমার ক্ষমতা অনুযায়ী যাতে স্বচ্ছভাবে এই জিনিসগুলো রূপায়িত হয় স্কিমগুলো আমি নিশ্চয়ই দেখব এবং আপনাদের সহযোগিতা করব এটুকু আশ্বাস দিয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকের যে প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার নাম ধনঞ্জয় ঘোড়া নন্দীগ্রাম এক পূর্ব মণ্ডল প্রেসিডেন্ট আমার কাছে অনুরোধ করবো এই বিষয়গুলো আপনি দেখবেন স্বচ্ছ উন্নয়ন হোক স্বচ্ছ পরিষেবা আমরাও পাই সেটা আপনারও কর্তব্যের মধ্যে পড়বে আর অনুরোধ হিসেবে আপনার কাছে জানাবো এইটুকু আর আমি পঞ্চায়েত আইন নিয়ম কানুন আমরা এই কথাগুলো বলছি সবার ঊর্ধ্বে আপনি অনেক বেশি জানেন আপনি সেইটা আপনার কাছে অনুরোধ করবো সেটা যেন মেনে হয় বা সেটা আপনি প্রয়োগ করবেন এইটুকু আশা রাখবো আর কিছু কিছু স্যার একটু বলি গতবারে যারা নির্মাণ সাহেব যুবক ছিলেন এনার কাছে ওই বাবা বাসলি চোখে জল পেলেছে নেতার বাড়ির সামনে বসছে স্নান করবে গা ধুবে গরু জল খাবে ঠিক আছে মানে নির্মাণ সাহেবকে বলে বলে অভিযোগ করেও হয়নি হ্যাঁ আশা করো সেটুকু আপনার কাছ থেকে পাবো না একটু ভালো কিছু পাবো এখন বলে শুনুন আমার যেটা বলার আপনারা বলেন আমাদের প্রত্যেকের একটা তো এখতিয়ার আছে ঠিক আছে হ্যাঁ, আমার যেটুকু এখতিয়ারের মধ্যে পড়ে সেটুকু আমি নিশ্চয়ই দেখব আচ্ছা, আচ্ছা। যেমন আপনারা যেটা বলেন যে কার বাড়ির কাছে দুটো বাড়ির পরিষেবা পাবে বলে তার কাছে কেউ বসতেছে সেইটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে কেন বলছি আলোচনা করলাম এবং আকারে আপনাকে দিলাম আপনি আমাদের ঠিক আছে আপনি ইস্যু করে দিতে পারেন এই বিষয়গুলো আপনি দৃষ্টিপাত করবেন আস্তে আস্তে এই বিষয়গুলোর ওপরে আপনার যারা আধিকারিক হন আলোকপাত করবেন স্বচ্ছভাবে উন্নয়ন হোক অঞ্চলে পরিষেবা মানুষ পাক এটুকু আশা করবো আপনাদের কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিভিন্ন যে স্কিমগুলোর উপর টেন্ডার হয়েছিল সেখানে অনেকটা অনৈতিকভাবে হয়েছিল আপনাকে একটু অবগত করাচ্ছি সেটা আমরা অভিযোগ করে মোটামুটি সেই জায়গাটা স্কুলগুলো বাতিলে পুনরায় হয়েছিল আর্থিক চলতি আর্থিক বছর দু হাজার তেইশ চব্বিশে আবার অনেকগুলো স্কিমের উপর টেন্ডার প্রসেসিং হচ্ছে যেটুকু আমরা শুনেছি আপনার কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রতিনিধিত্বমূলক হিসাবে আমরা এসছি এইটুকু অনুরোধ জানাবো টেন্ডার হোক স্বচ্ছভাবে লিগেলভাবে বৈধভাবে পঞ্চায়েত আইন মেনে তার জন্য অনুরোধ জানাবো যাতে টেন্ডারগুলো পঞ্চায়েত আইন মেনে এবং লিগেলভাবে বৈধভাবে হয় তার জন্য একটা আপনাকে আমাদের লিখিত সাধন দিচ্ছি এটা আপনি মেনে যাতে স্বচ্ছভাবে এই টেন্ডার প্রসেস হয় তার জন্য নিয়ে যাচ্ছি স্যার একটু সংযোগ করছি আমরা আমরা জানি আমরা অন্ধকারে আছি আর